জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে তার মনের যত কথা তার গোপন প্রেমের ব্যথা তার মনের যত কথা তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান আজ বলে যায় আমার গান মনে রেখো আমার গান শুধু মনে রেখো আমার গান রেখো আমার যে কথা মনে লুকোনো হয়নি তোমাকে আগে শোনানো ও হয়নি তোমাকে ভুলে যায় আমার গান আজ বলে যায় আমার গান মনে রেখো আমার গান শুধু মনে রেখো আমার গান শুধু মনে রেখো আমার